নমস্কার গুড মোদি কেয়ার মর্নিং আজকে যে ভিডিওটা শুরু করব সেই ভিডিওটা হলো গিয়ে রোগ জীবাণুর জন্য যেসব রোগীরা বা পেশেন্টরা অ্যালোপ্যাথিক ওষুধ খান বা হোমিওপ্যাথিক খান তাদের তাদের জন্য এই ভিডিওটা যারা অ্যালোপ্যাথিক ওষুধ খান তারা অ্যালোপ্যাথিক ওষুধের সাথে কি ধরনের কি কি ধরনের ফুড সাপ্লিমেন্ট কোন কোন রোগের জন্য কিভাবে ইউজ করবেন সে সব কিছু আজকের এই ভিডিওতে আমি বলবো তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও আমার নাম সুদীপ্ত মল্লিক আর আপনারা দেখছেন টেক সুদীপ্ত চ্যানেল বেশি কথা না বাড়িয়ে সবাইকে একটাই কথা বলতে চাই যারা এখনও আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করেননি লাইক করেননি কমেন্ট করেননি তারা ফটাফট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ক্লিক করে বেল আইকনটা দাবিয়ে দিন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে লাইক আর কমেন্ট করতে কিছুতেই ভুলবেন না আমার আগের ভিডিওর কমেন্ট সেকশানে অনেকগুলো কমেন্ট এসেছিল এবং তারা বারবার বলছে যে আমাকে বিভিন্ন ধরনের রোগের ওপর ভিডিও দেওয়ার জন্যে কোন কোন রোগের জন্য কি কি ফুড সাপ্লিমেন্ট ইউজ করা হয় সেই ফুড সাপ্লিমেন্টের ওপর এবং কিভাবে সেই ফুড সাপ্লিমেন্টগুলোকে খাওয়া হবে সে ডিটেলস নিয়ে এক্সপ্লেন করার জন্য আমার বন্ধুরা আমার ইউটিউব সাবস্ক্রাইবাররা বারবার বলছিলেন তো আমি বিশেষ কিছু কাজে সময় পাইনি ভিডিও করার তো আজকে সময় পেয়েছি আজকে রোববার তো আজকে সময় পেয়ে আমি এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য করছি পাশাপাশি আমার মোদি কেয়ারে প্রচুর টিম মেম্বার্সরা আছে যারা টিম মেম্বার্সরা আছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই করছি ওকে তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে স্টার্ট করব ব্লাড প্রেশার প্রথমেই বলি ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশারের প্রেশার খুব বেশি মাত্রায় হয় বা প্রেশার কমে যায় কোলেস্ট্রল থাকে কোলেস্ট্রল বাড়ে কমে এরকম হয় তো সেই ব্লাড প্রেশারের জন্য কি কি ধরনের ফুড সাপ্লিমেন্ট আমরা ইউজ করব এবং কিভাবে ইউজ করব সেটা বলবো প্রথমে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা তাদেরকে বলবো একটা পেন নিয়ে আর একটা কাগজ নিয়ে আপনারা বসুন আমি যেই যেই নোটসগুলো দেব সেগুলো অবশ্যই খাতায় কলমে লিখে নিন কলম দিয়ে লিখে নেওয়ার পরে সেগুলো আপনারা আপনাদের সামনের মানুষটিকে বলুন যাতে সেই মানুষটি আপনাদের দ্বারা উপকৃত হয় তো বেশি কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিও শুরু করছি ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল এর জন্য খেতে হবে কি ননি জুস আমি একটা নোট করেও রেখেছি এই এই সেই নোট এই নোটটা দেখে আমি বলবো ঠিক আছে আমি কালকে গতকাল রাত্রেই এই নোটটা বানিয়ে রেখেছি আপনাদের জন্য যাতে বলতে সুবিধা হয় তো আমি বেশি কথা না বাড়িয়ে এখন এটা বলছি আচ্ছা শুনুন তবে ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল ব্লাড প্রেশার বা কোলেস্ট্রলের জন্য কি খাওয়া উচিত ননি জুস তিরিশ M L twice day empty stomach noni juice কিভাবে খাবেন তিরিশ এম নেবেন মানে আমাদের মোদিকারের কোনো যে কোনো ডিপি থেকে ননি জুস কিনলে পরে আপনার এমসিএ কোড দিয়ে যে কোনো মানে ননি জুসটা কিনলে পরে ননি জুসের মধ্যেই ক্যাপিং করা আছে মানে ক্যাপ দেওয়া আছে ওই ওর মধ্যে এমএল পয়েন্ট আউট করা আছে তো আপনি ওখানে ভালো করে দেখে তিরিশ এম ঢালবেন তিরিশ এম ঢেলে হ্যাঁ টুয়াইস ডে এমটি স্টমাক মানে ননি জুসটা খাবেন কি তিরিশ এম ঢেলে খালি স্টমাকে অর্থাৎ খালি পেটে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একবার আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার আগে আর আপনার ইভিনিং টাইমে স্ন্যাক্স ফুড এইসব মানে টিফিন করার পর থেকে আর ওই যে গ্যাপটা সেই গ্যাপে আর খাবেন না কিছু তখন এমটি স্টমাক থাকবে সেই এমটি স্টমাকে আপনি ননি জুসটা খেয়ে নেবেন খেয়ে দেন রাতের খাবার খাবেন নেক্সট হচ্ছে গিয়ে flax oil flax oil twice a day before food অর্থাৎ খাওয়া দাওয়ার আগে এটা সবাই বুঝতে পারছেন বাংলা বলার দরকার নেই twice a day before food অর্থাৎ ডিনারের আধ ঘন্টা আগে খাবেন আর ব্রেকফাস্ট করার আধ ঘন্টা আগে খাবেন বা মানে লাঞ্চ করার আধ ঘন্টা আগে খাবেন যেটাই খাবেন না কেন সেটাই কন্টিনিউ করবেন একদিনকে ব্রেকফাস্টের আগে খেলেন পরের দিনকে লাঞ্চের আগে খেলেন হ্যাঁ এই এরকম ব্যাপারটা করবেন না তাহলে কোনো ফুড সাপ্লিমেন্ট কেন কোনো অ্যালোপ্যাথিক ওষুধও যদি আপনারা সেবন করবেন তারও কোনো গুণ থাকে না তো ফুড সাপ্লিমেন্ট বা মেডিসিন নেওয়ার সময় টাইমটাকে খেয়াল রাখবেন নেক্সট ডিটক্স ডিটক্স হচ্ছে গিয়ে twice a day before food অর্থাৎ খাওয়া দাওয়ার আগে দুবার দিনে দুবার ঠিক আছে cardio active twice a day before food খাওয়া দাওয়ার আগে দিনে দুবার গার্লিক পালস দুটো করে tablet twice a day after food অর্থাৎ এখানে গার্লিক পালসটা হচ্ছে গিয়ে একমাত্র আফটার ফুড অর্থাৎ খাওয়া দাওয়ার পরে okay use of rice bran oil আমাদের রাইস ব্যান অয়েল যেটা আছে সেই রাইস ব্যান অয়েলটা আপনি ইউজ করবেন হ্যাঁ এতে কোলেস্ট্রল ফ্রি থাকবে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে গ্রিন টি গ্রিন টির মধ্যে আমাদের পঁচিশখানা প্যাকেট থাকে তো গ্রিন টিটা সাধারণত সন্ধ্যেবেলাতেই খাওয়া যায় তো সকালবেলা গ্রিন টি কেউ খায় না রাত্রিবেলাতেই খেতে হয় মানে সন্ধ্যেবেলাতেই খেতে হয় তো সন্ধ্যেবেলাতে যখন লিকার চা বা দুধ চা খাচ্ছেন তখন আপনারা গ্রিন টিটা খেতে পারবেন ওকে তো এতে কি হবে ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল নামবে এরপর ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস আমরা সবাই জানি যে ব্রেন স্ট্রোক হলে স্ট্রোক হলে ব্রেনের মধ্যে একটা এফেক্ট পড়ে ব্রেনের স্পট হয়ে যায় ব্লাড স্পট হয়ে যায় this is called brain stroke brain stroke হলে হয় রাইট সাইড বা লেফট সাইড কিছু একটা প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় স্ট্রোকের ক্ষেত্রে কথা জড়িয়ে যায় তো এইসবের ক্ষেত্রে কি ধরনের ফুড সাপ্লিমেন্ট ইউজ করা উচিত ননি জুস আবার তিরিশ M L twice a day empty stomach আগেও বলে দিয়েছি দিনে দুবার খালি পেটে ননি জুস তিরিশ এম খেতে হবে flax oil twice a day before food অর্থাৎ খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে ফ্ল্যাক্স অয়েল খেয়ে নেবেন দিনে দুবার রেড কোরিয়ান জিনসিং এইটি হচ্ছে গিয়ে মোদি কেয়ারের সব থেকে ভালো এবং best product for brain stroke or paralysis patients. Red Korean ginseng twice a day before food. অর্থাৎ খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে আপনাকে এটা সেবন করতে হবে cardio active twice a day before food garlic pulse two tablets twice a day after food অর্থাৎ খাওয়া দাওয়ার পরে দুটো করে ট্যাবলেট টুয়াইস আ ডে অর্থাৎ একটা করে ট্যাবলেট মানে মানে একবার একটা খেলেন রাতের দিকে একটা খেলেন মানে টোটাল দুটো ট্যাবলেট ওকে এটা আবার কেউ ভুল বুঝবেন না যে দুটো করে ট্যাবলেট আগে খেতে হবে আবার রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার পরে আবার দুটো করে ট্যাবলেট মানে সকালবেলা খাওয়া দাওয়ার পরে দুটো করে ট্যাবলেট আবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে দুটো করে ট্যাবলেট না ব্যাপারটা তা নয় মানে এখানে বলতে চাইছি আমি এটাই যে একটা করে ট্যাবলেট দিনে দুবার অর্থাৎ দুটোই হচ্ছে দিনে দুটো হ্যাঁ ইউজ অফ রাইস ব্যান অয়েল অবশ্যই রাইস ব্যান অয়েলটা আমাদের ইউজ করবেন ওটা কোলেস্ট্রল ফ্রি ওকে আচ্ছা দেন হচ্ছে গিয়ে গ্রিন টি দেখুন কোলেস্ট্রল নামলে অনেক কিছুই নামে আমরা সবসময় বিজ্ঞানে পড়েছি কোলেস্ট্রল নামলেও নামে আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে আপনাদের গ্লুকোজ মানে সুগার যদি না থাকে কারোর বা ধরুন আপনার কি বলবো ওটাকে কোলেস্ট্রল নামলে টক্সিন বেরিয়ে গেলে হুম এই জিনিসগুলো বেরিয়ে গেলে আমাদের শরীরটা অনেকটা হালকা লাগে এবং হালকা লাগলে কি হয় অনেক ধরনের রোগ আমরা নিরামূল করতে পারি ওকে তো এই জন্য কি হয় অ্যালাপাথিক ওষুধ মানে আপনারা এই ব্রেন স্ট্রোক প্যারালাইসিসের জন্য যে ডক্টরকে দেখাচ্ছেন সেই ডক্টর যে মেডিসিন দিয়েছে সেই মেডিসিনের পাশাপাশি আপনি এই ধরনের ফুড সাপ্লিমেন্টগুলো ইউজ করতে পারেন আমাদের মোদি কেয়ারে আর এটা চ্যালেঞ্জ নিয়ে বলছি আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে আপনারা যে ডক্টরকেই দেখাচ্ছেন সেই ডক্টরকে মোদি কেয়ারের এই ফুড সাপ্লিমেন্টের কম্পোজিশনগুলো যদি আপনি সেই ডাক্তারকে দেখান সেই ডাক্তার ওই কম্পোজিশন দেখে আপনাকে খেতে বলতে বাধ্য থাকবে ওকে তো কম্পোজিশন আমরা দেখুন আমরা গভর্নমেন্ট হসপিটাল থেকেও তো ওষুধপত্র কিনি কম্পোজিশন সেম কিন্তু জেনেরিক ওষুধ ঠিক অ্যাজ ইট ইজ এখানে ফুড সাপ্লিমেন্ট এখানে কোনো সাইড এফেক্ট নেই অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট আছে সেটা অ্যালোপ্যাথিক ডাক্তাররাও জানে কম্পাউন্ডাররা যারা বিক্রি করছে তারাও জানে কিন্তু তবুও আমরা ইনস্ট্যান্ট রোগ কমানোর জন্য সেটাকে সেবন করি কিন্তু সেটা যে কতটা শরীরের পক্ষে মারাত্মক হচ্ছে আমরা জানি না অর্থাৎ আমরা ব্রেন স্ট্রোকের জন্য কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন নিলাম তার সাইড এফেক্ট হয়তো ডায়রিয়া বা নৌসিয়া বা আমি মাথা ঘুরবে আমার বা ধরুন আমার ব্যাক পেন হবে হয় তার জন্য আবার আলাদা ওষুধ এইভাবে মেডিসিনগুলো চলে এটার জন্য এই এটার জন্য ওই এটার জন্য ওই কিন্তু এই ধরনের ফুড সাপ্লিমেন্টে আপনার কোনো সাইড এফেক্ট হবে না ফুড সাপ্লিমেন্ট আপনি যখন খুশি তখন নিতে পারেন অর্থাৎ আপনি অ্যালোপ্যাথিক ওষুধ যেভাবে ডাক্তাররা বলেছে ঠিক সেইভাবে আপনি অ্যালোপ্যাথিক ওষুধ নিলেন এবং অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে সঙ্গে আপনি ফুড সাপ্লিমেন্ট নিতে পারেন তাতে আপনাদের কোনো অসুবিধা নেই সাইড এফেক্ট যদি কিছু থেকে থাকে মেডিসিনে অ্যালোপ্যাথিক মেডিসিনের জন্য সেই সাইড এফেক্টটাও আপনার কেটে যাবে এইটুকুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবং চ্যালেঞ্জ জানাচ্ছি আপনারা মেডিসিন ডক্টর জেনারেল ফিজিশিয়ান বা আপনারা যেই ধরনের রোগের জন্য যেই ধরনের ডক্টরকেই দেখান না কেন তাকে অবশ্যই মোদিকেয়ারের ফুড সাপ্লিমেন্টের কম্পোজিশনগুলো দেখান ওকে নেক্সট পয়েন্ট ডায়াবেটিস অর্থাৎ সুগার সুগার আমি একটু চালিয়ে নিলাম আমার ল্যাপটপ থেকে শ্যুট করছিলাম তাই জন্য ল্যাপটপের চার্জারটা নেমে গেছিলো তো তাই জন্য তো ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য ডায়াবেটিস অর্থাৎ সুগার সুগার আমরা প্রত্যেকটা বয়স্ক মানুষের মধ্যে যেমন দেখি তেমনি আজকাল ছোট ছোট বাচ্চাদের মধ্যেও সুগার মানে ডায়াবেটিস দেখতে পাই ডায়াবেটিসটা এমন একটা রোগ তো ডায়াবেটিসের জন্য আপনারা কি কি খাবেন সুগারের মেডিসিন আপনারা ভালো করে জানেন যে লাইফ টাইম চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এটার কোনো শেষ নেই আপনি সুগার নামলেও কি আর নর্মালে থাকলেও কি আর বার বার বেড়েও থাকলে কি আপনি ডায়াবেটিসের জন্য ওষুধ খেয়ে যাবেন সারা জীবন তো এর সাথে সাথে আপনি ফুড সাপ্লিমেন্টও নিতে পারেন বা অনেকে মেডিসিন নেয় না তারা ফুড সাপ্লিমেন্টের ওপর চলে যেমন আমি নিজে আমি ফুড সাপ্লিমেন্ট ইউজ করি মেডিসিন খুব কম তো ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য হচ্ছে গিয়ে ননি অ্যালোভেরা ননি অথবা অ্যালোভেরা যে কোনো একটা হয় ননি নয় অ্যালোভেরা ওকে ননি বা aloe vera thirty M L twice a day empty stomach অর্থাৎ তিরিশ এম এল দুটোতেই আপনার ক্যাপিং করাই আছে পয়েন্ট দেওয়াই আছে ওর মধ্যে দিয়ে তিরিশ এম এল দেখে twice a day empty stomach মানে খালি পেটে okay then flax oil twice a day before food okay detox twice a day before food red Korean ginseng twice a day before food মানে আপনারা বুঝতেই পারছেন twice a day before food মানে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে একটা করে ট্যাবলেটস ওকে আচ্ছা green tea after each meal অর্থাৎ মিল নেওয়ার পর বা ব্রেকফাস্ট করার পর বা লাঞ্চ করার পর আপনি গ্রিন টিটা নিতে পারেন জাস্ট ফর ইয়ে তবে আমি এখানে সাজেস্ট করব আপনাকে গ্রিন টিটা ইভিনিংয়ে খাওয়ার জন্য খাওয়ার জন্য মানে লাঞ্চ বা ব্রেকফাস্টের পরে গ্রিন টি না নিয়ে গ্রিন টিটা সব কিছুর জন্যই উপকার যেমন ক্যান্সার পেশেন্টদের জন্য উপকার ঠিক তেমনিভাবে কোলেস্ট্রলের জন্য উপকার তেমনিভাবে আপনি ডায়াবেটিসের জন্য গ্রিন টি খেতে পারেন কারণ গ্রিন টি সব থেকে বেস্ট প্রোডাক্ট সেকেন্ড আর লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে quinoa okay quinoa daily twice a week in dinner ঠিক আছে twice a week in dinner dinner সাথে আপনি টোয়াইস ইন আ উইক নিতে পারেন ওকে আচ্ছা ডায়াবেটিসের জন্য কি কি মেডিসিন বললাম আরেকবার নোট ডাউন করে নেবেন ননি অথবা aloe vera thirty M L twice a day empty stomach flax oil twice a day before food detox twice a day before food red Korean ginseng twice a day before food green tea after each meal and quinoa daily a twice a week in dinner next আমরা থাইরয়েডদের দিকে যাব থাইরয়েডের গ্রন্থি থাকে আমাদের এখানে বা এখানে আমরা জানি গলার এখানে থাইরয়েডের গ্রন্থি থাকে এবং থাইরয়েড হলে মানুষের কি হয় হয় খুব হেলদি ফিগার হয়ে যাবে মোটা হয়ে যাবে অথবা সে অনেক রোগা হয়ে যাবে তো আমার এক রিলেটিভ আছে তার থাইরয়েড আছে থাইরয়েডে সে বিভৎস মোটা হয়ে গেছে বিভৎস মোটা মানে আদনাম স্বামী যিনি ছিলেন তারও মানে ওপরে উনি চলে গেছেন মানে বিষাক্ত মানে বিশাল বড় মোটা হয়ে গেছে ঠিক আছে থাইরয়েডে আর আমার আরেকজন রিলেটিভ আছেন আমার জ্যাঠতো দিদি তার কি হয়েছে তার থাইরয়েডে শুকনো খ্যাংরা কাঠি করে দিয়েছে সেই সব পেশেন্টদের জন্য আমাদের ফুড সাপ্লিমেন্ট কি আছে শুনে নেব noni juice thirty M L twice a day empty stomach আগের বার বলেছি এবার বাংলাটা আপনারা বুঝে নিন flax oil twice a day before food detox twice a day before food, red Korean ginseng twice a day before food, green tea after each meal, and quinoa daily twice a week in dinner. আপনারা হয়তো বলতে পারেন যে থাইরয়েডের জন্য এতগুলো ফুড সাপ্লিমেন্ট নিতে হবে হ্যাঁ বন্ধুরা থাইরয়েডের জন্য আপনাকে এতগুলো ফুড সাপ্লিমেন্ট নিতে হবে তার আগে আপনাকে ডায়াবেটিস ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস আর ব্লাস্ট ব্লাড প্রেশার বা কোলেস্ট্রলের জন্য যা যা ফুড সাপ্লিমেন্ট আপনাকে বললাম সব ফুড সাপ্লিমেন্ট একটা একটা করে নিলে হবে না সব কটা ফুড সাপ্লিমেন্ট আপনাকে একসাথে ইউজ করতে হবে যেভাবে যেভাবে আমি স্ট্রাকচার ওয়াইজ আপনাকে বোঝাচ্ছি বোঝাতে পারছি অর্থাৎ আপনি যদি বলেন যে থাইরয়েডের জন্য আমি শুধু ননি জুসটাই খাবো খেয়ে চেক করবো তাহলে আপনার জীবনেও থাইরয়েড কমবে না আপনি যদি ভাবেন যে না আমি ননি জুস খাবো না আমি ফ্ল্যাক্স অয়েল ডিটক্স আর রেড জিনসিং আর গ্রিন টিটা নেব আর বাকিগুলো নেব না তাহলে আমার থাইরয়েড নেমে যাবে না বন্ধুরা তাহলেও হবে না আপনাকে যেভাবে যেভাবে বলা হচ্ছে ঠিক সেইভাবে সেভাবে আপনাকে এটাকে নিতে হবে কিভাবে noni juice flax oil detox red ginseng green tea quinoa আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা প্রোডাক্ট একসাথে নিতে হবে এবং যেভাবে যেভাবে আমি বলছি আপনাদেরকে সেইভাবে আপনি নোট করে রাখুন সেইভাবেই আপনাকে খেতে হবে তাহলে থাইরয়েড কিন্তু আপনার নেমে যাবে থাইরয়েডের অ্যালোপ্যাথিক ওষুধ বা হোমিওপ্যাথিক ওষুধ যারাই খাচ্ছেন বেশিরভাগ অ্যালোপ্যাথিক ওষুধ খান অ্যালোপ্যাথিক ওষুধের সাথে মানে মেডিসিনের সাথে আপনি এটি অবশ্যই নিতে পারেন এবং থাইরয়েড গ্রন্থির মানে থাইরয়েড গ্রন্থি যাতে আপনারা থাইরয়েড নামাতে চান বা থাইরয়েড এই রোগটার থেকে মুক্তি পেতে চান তার যারা স্মোকিং করেন তাদেরকে আমি বলবো যদি আপনি ফুড সাপ্লিমেন্ট নেন বা অ্যালোপ্যাথিক মেডিসিন নেন এবং তার সাথে যদি স্মোক করেন তাহলে বন্ধুরা থাইরয়েড কখনোই কমবে না properly exercise quit smoking and then হচ্ছে গিয়ে এই ফুড সাপ্লিমেন্ট বা আপনারা যদি অ্যালোপ্যাথিক মেডিসিন নেন তাহলে অ্যালোপ্যাথিক মেডিসিন নিলে পর আপনার সঙ্গে সঙ্গে মানে খুব তাড়াতাড়ি আপনার থাইরয়েড গ্রন্থি ডিক্রিজ হবে মানে থাইরয়েড গ্রন্থি নেমে যাবে এবং থাইরয়েড থেকে আপনি মুক্তি পাবেন তো শুধু অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যাব স্মোকিং করে যাব ফুড সাপ্লিমেন্ট খেয়ে যাব স্মোকিং করে যাব তাহলে কিন্তু থাইরয়েড নামবে না থাইরয়েডকে নামতে গেলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে নেক্সট আর্থেরাইটিস আর্থারাইটিসের জন্য অনেকে কষ্ট পান পায়ের চেটো ফুলে যায় আর্থারাইটিসে অনেক প্রবলেম হয় দেখা যায় তো আর্থারাইটিস রোগটা সবারই জানা আমি আর এক্সপ্লেন করছি না তো আর্থারাইটিসের জন্য কি কি খাবেন noni juice thirty M L twice a day empty stomach flax oil twice a day before food calcium twice a day after food অর্থাৎ দিনে দুবার ক্যালসিয়াম ট্যাবলেটটা নেবেন দিনে দুবার আফটার ফুড খাওয়া দাওয়ার পরে glucosamine twice tablet two sorry two tablet twice a day for after food okay two tablets মানে হচ্ছে গিয়ে গ্লুকোসামাইন একটা করেই ট্যাবলেট নেবেন টুয়াইস আ ডে দুবার করে তো দুটো ট্যাবলেটই হচ্ছে দিনে একটা একটা করে নিলে পর দিনে দুটোই হচ্ছে তো টু ট্যাবলেটস এই জন্য আমি মেনশন করেছি twice a day after food মানে খাওয়া দাওয়ার পরে সেটা আপনি লাঞ্চের পরে খেতে পারেন বা ব্রেকফাস্টের পরে খেতে পারেন অ্যাজ ইউর চয়েস বাট আমি বলবো যদি আপনি ডে ওয়ান থেকে স্টার্ট করে <clears throat> করেন ডে ওয়ানে যদি আপনি ধরুন আফটার ব্রেকফাস্ট আপনি নিলেন প্রোডাক্টটা মানে গ্লুকোসামাইন সেবন করলেন এবং পরের দিনও আপনি ওই একই একই ডেটে খেলেন একই টাইমে খেলেন দেন থার্ড দিনে আপনি ভুলে গেলেন হ্যাঁ এবং আপনি লাঞ্চের পরে ওটাকে নিয়ে নিলেন তাহলে কিন্তু হবে না আপনাকে কি করতে হবে সেই দিনটা পুরোপুরি ক্লোজ রাখলেন আপনি রাতে যেরকম খাচ্ছেন সেরকম খান সকালেরটা বন্ধ রাখলেন চতুর্থ নম্বর দিনে আপনি কি করলেন আবার যেরকম অ্যাজ ইট ইজ যে টাইমে খাচ্ছিলেন সেই টাইম খেলেন অর্থাৎ আপনি যদি পাঁচ মিশালি করেন মানে পাঁচ মিশাল ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে আপনি ব্রেকফাস্টের পরে একবার খেলেন আবার পরের দিনে হয়তো মানে লাঞ্চের পরে খেলেন আবার হয়তো কোনোদিন মনে হলো খেলেন না আবার আর পরের দিন হয়তো মনে হলো যে হ্যাঁ আমার খাওয়া উচিত আমি এটা বরঞ্চ বিকেলবেলা ফল টল খাওয়ার পরেই আমি এটা নিয়ে নেব তো এই ধরনের জিনিসটা করবেন না তাতে কিছুই আলটিমেটলি কিছু লাভ হয় না ফুড সাপ্লিমেন্ট কাজ করে না আর তার থেকে বড় কথা আপনার যে বিশেষ রোগটা আছে সেই রোগটা নামবে না এবং তারপরে আপনি কোম্পানির ওপর দোষ পাবেন যে ফুড সাপ্লিমেন্ট বাজে এই ফুড সাপ্লিমেন্টের জন্য এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে এটা আমরা অভ্যস্ত নেক্সট <coughs> বলছি সরি <coughs> নেক্সট হলো detox one tablet before food if constipation যদি কনস্টিপেশনের ধার থাকে আর্থারাইটিস পেশেন্টদের কনস্টিপেশনের ধার থাকে যদি কনস্টিপেশনের ধার থাকে অর্থাৎ কনস্টিপেশন মানে আপনার পটি মানে পায়খানা এঁটে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া বা আপনার পায়খানা না মানে হচ্ছে না তিন চার দিন পরে গিয়ে পায়খানা পটি হচ্ছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডিটক্সটা নিতে পারবেন আর্থারাইটিসের সাথে আর যদি আপনার পটি ক্লিয়ার হয় আর্থারাইটিস পেশেন্টদেরকে বলছি তাহলে আপনার ডিটক্স নেওয়ার দরকার নেই টিটি অয়েল আর এখানে খেতে হবে আপনাকে মাস্টার্ড অয়েল অর্থাৎ আমাদের মোদিকেয়ারে মাস্টার্ড অয়েল আছে মাস্টার্ড অয়েলটা আপনি খাবেন টিটি অয়েলের সাথে অর্থাৎ টিটি অয়েলটাও খাবেন সাথে মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করে খাবেন হ্যাঁ আর mustard oil massage daily at night on affected joints অর্থাৎ আমাদের যে মাস্টার অয়েলটা দিয়ে যেমন রান্না করবেন ঠিক তেমনিভাবে আমাদের যে মাস্টার্ড অয়েলটা আছে সেই মাস্টার্ড অয়েলটা বাইরে থেকে আমাদের মোদিকেরের যে কোনো ডিপি থেকে কিনে আনবেন এফেক্টেড এরিয়া অর্থাৎ যেই জায়গাটায় আপনার আর্থারাইটিস হয়েছে যেই জায়গাটায় আপনার আর্থারাইটিস হয়েছে যেই জায়গাটায় আপনার ব্যথা অনুভব করছেন সেই জায়গাটায় রাত্রিবেলা রোজ রাত্রিবেলা মাস্টার্ড অয়েল ওখানে দিয়ে প্রেস করে আপনি ভালো করে ঘষে নিন এবং ভালো করে মিলিয়ে দিন স্কিনের সাথে দেখবেন এই ফুড সাপ্লিমেন্টগুলো নেবেন মাস্টার্ড অয়েলটা ইউজ করবেন দেখবেন আপনি অনেকটা রিমুভ থাকবেন এইসব ধরনের রোগ থেকে আমি নিজে উপকৃত কারণ আমার বাবাকে আমি আর্থেরাইটিস আমার বাবার আছে এবং আমার বাবার জন্য আমি noni flax oil calcium glucosamine detox TT oil mustard oil আমি সেবন করিয়ে চলেছি প্রায় আট ন মাস হলো মাস্টার অয়েলটা আমাদের রিসেন্ট বেরিয়েছে তো আগে অন্য মাস্টার অয়েল দিতাম তো এখন মোদিকারের মাস্টার অয়েলটি দিই কারণ মোদিকারের মাস্টার অয়েলের থেকে ভালো জিনিস আর কিছু নেই হয়ও না আমি মোদিকার করছি বলে বলছি না বেস্ট প্রোডাক্ট এবং মাস্টার অয়েলটা দিয়ে মেসেজ করবার পর বাবা আর্থারাইটিস থেকে এখন মুক্ত এবং বাবা হেঁটে চলে আরামসে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নেই তার আগে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আর্থারাইটিসের কোনো মানে উপশম হয়নি কোনো রোগ মানে কোনো কিছু উপশম হয়নি ওষুধই খেয়ে গেছে বাবা কিন্তু সিঁড়ি দিয়ে নামতে উঠতে পারতো না সোফা থেকে উঠে উঠতে পারতো না মানে ঘর দিয়ে উঠতে হতো এখন সেই জিনিসটা নেই মোদিকেয়ারের ফুড সাপ্লিমেন্ট পাওয়ার পর বাবা অনেক অনেক সুস্থ এবং আমি হান্ড্রেড পার্সেন্ট জোর দিয়ে বলতে পারি আমার বাবা টু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ arthritis from arthritis okay next skin ডিজিজের ওপর বলবো স্কিন ডিজিজ আমাদের বিভিন্ন ধরনের হয় যেমন একজিমা হয় ধরনের ব্রণ হয় গালের মধ্যে বিভিন্ন ধরনের ব্রণ একটু ছোট ছোট ব্রণই বড় ব্রণ থাকে অনেক থাকে তো সেক্ষেত্রে বলবো কি কি ধরনের জিনিস ইউজ করা উচিত কি কি ফুড সাপ্লিমেন্ট ইউজ করা উচিত তো ফুড সাপ্লিমেন্ট যেটা বলবো সেটা হলো noni juice thirty M L twice a day empty stomach আগেই বাংলাটা বলে দিয়েছি আর বলবো না আপনারা নোট ডাউন করে নিন flax oil twice a day before food detox twice a day before food and এখানে আরও একটা নতুন জিনিস ঢুকবে সেটা হচ্ছে গিয়ে multivitamins and multiminerals one tab daily after breakfast অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করবার আধ ঘন্টার মধ্যে আপনি সঙ্গে সঙ্গে মানে ব্রেকফাস্ট খেলেন করলেন করার সঙ্গে সঙ্গে আপনি মাল্টিভিটামিন খেয়ে নিতে পারেন শুধুমাত্র এই প্রোডাক্টটা আপনি ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে একটা করে ট্যাবলেট খাবেন আর বাকি যা যা প্রোডাক্ট এখনো অবধি আলোচনা করেছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে অথবা খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে গিয়ে খাবেন যে যা যা প্রোডাক্ট আমি মানে প্রথম শুরু থেকে শেষ এখনো অবধি আলোচনা করছি ছাব্বিশ মিনিটের ভিডিও রানিং চলছে তো যেহেতু এটা নলেজেবল ভিডিও এবং আপনাদের জন্য বিশেষ করে বানানো যারা যারা আমার কমেন্ট আগের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠিয়েছিলেন যে সুদীপ্তবাবু প্লিজ আপনি রোগের ওপর কিছু ডিজিজের ডিজিজের ওপর কিছু ফুড সাপ্লিমেন্টের ব্যবস্থা করুন অ্যালোপ্যাথিক ওষুধ মেডিসিনের জন্য আর পারছি না অ্যালোপ্যাথিক মেডিসিনে আমাদের সাইড এফেক্ট বেড়েই চলেছে বেড়েই চলেছে থামছে না এই ওষুধ এই ওষুধ সেই ওষুধ ডাক্তারের ফিজ হসপিটাল ফিজ নার্সিংহোমের ফিজ সব দিতে দিতে আমরা সর্বশান্ত সেখানে দাঁড়িয়ে আমি ফুড সাপ্লিমেন্ট আপনাদের জন্য তুলে ধরছি নেক্সট পয়েন্ট হেয়ার ফল অর্থাৎ চুল অনেকের পড়ে যায় দেখবেন যখন আমরা শ্যাম্পু করি অনেকে শ্যাম্পু করে তখন চুল পড়ে যায় বা চুল গোছা গোছা উঠে আসে তো তাদের জন্য এই সাপ্লিমেন্ট কি কি সাপ্লিমেন্ট আমি বলবো আচ্ছা ডেসক্রিপশন বক্সে আমার সাপ্লিমেন্টের কথা দেওয়াও থাকবে তবে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার থেকেও আমি বলছি যে ভিডিওতে যা যা শুনতে পাবেন সেগুলো নোট ডাউন করে নেবেন প্লিজ কারণ এটা ফিউচারের জন্য আপনি আপনি নিজে সুস্থ হন এবং অন্য অপরজনকে সুস্থ করান এটাই হচ্ছে গিয়ে আমার এবং আমার Modi motive next point hair fall hair ফলের জন্য কি কি করব amla juice thirty M L twice a day empty stomach empty stomach মানে আজকে আপনারা বুঝেই গেছেন খালি পেটে থাকতে হবে flax oil twice a day before food অর্থাৎ খাওয়া দাওয়ার আগে detox twice a day before food অর্থাৎ দিনে দুবার খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে multivitamins and multiminerals daily after breakfast অর্থাৎ ব্রেকফাস্টের পরে একটা করে ট্যাবলেট এবং ব্রেকফাস্ট খাওয়ার সঙ্গে সঙ্গে মাল্টিভিটামিনটা নিয়ে নিতে পারেন নিয়ে নেবেন আর কি নিয়ে নিতেও পারেন কারণ এটা আধ ঘন্টা পরে খাওয়ার কিছু নেই সঙ্গে সঙ্গে আপনার ধরুন খুব তাড়াহুড়া আছে সকালবেলা বেরোতে হবে বা সকালবেলা আপনি খুব তাড়াতাড়ি মোদিকারের কোনো মিটিংয়ে যাচ্ছেন অনেক দূরে আপনি ব্রেকফাস্ট করলেন সঙ্গে সঙ্গে আপনি মাল্টিভিটামিন খেয়ে বেরিয়ে গেলেন এবং আমি আরেকটা কথা বলবো হেয়ার ফলের জন্য মাল্টিভিটামিন ঠিক আছে যারা স্মোকিং করেন তাদের জন্য কিন্তু মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস খুব বেস্ট অর্থাৎ আম মানে আমরা কি বলবো যেসব মানুষজন স্মোকিং করেন তাদের লাংসে গিয়ে নিকোটিনটা জমা হয় রাইট তো এই নিকোটিনটা মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস খেলে কি হবে নিকোটিনটাকে অ্যাবজর্ব করে ও টয়লেট দিয়ে বার করে দেবে তার ফলে লাংসের মধ্যে কোনো ব্যাড এফেক্ট বা হটের মধ্যে কোনো ব্যাড এফেক্ট সিগারেটের পক্ষ থেকে বা বিড়ি যারা খায় বা খৈনি যারা খায় তাদের এই এফেক্টটা আসবে না নেক্সট পয়েন্ট হেয়ার ফলের জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে প্ল্যান্ট প্রোটিন পাউডার অর্থাৎ প্রোটিন পাউডারটা খেতে হবে বা protein paste along with milk যারা মিল্ক খেতে পারবেন না যাদের দুধে অরুচি তাদেরকে বলবো জলের সাথেও খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর সাথে হেয়ার ফলের সাথে হেয়ার ফলের জন্য আর কি চুলেতে কি দিতে হবে এটা তো আমি খাওয়ার পাটটা বললাম এবার লাগানোর পাটটা তো দিতে হবে চুলেতে যদি আমি কিছু না লাগাই তাহলে তো কিছু হবে না আমি তো ইন্টারনালের কথা বললাম রাইট তো কি লাগাতে হবে apply salon hair oil plus tea tree oil tea tree oil okay twice a week wash with anti hair fall shampoo আমাদের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আছে সেই শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটাকে ধুয়ে সপ্তাহে দুবার salon hair oil plus TT oil অর্থাৎ স্যালন হেয়ার অয়েল আপনি হাতে নিলেন ওকে সাথে এক দু ফোঁটা টিটি অয়েল হাতে নিলেন দিয়ে ভালো করে মিশালেন মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় এইভাবে এইভাবে লাগাবেন ঠিক আছে এইভাবে এইভাবে লাগিয়ে তাহলে কি হবে চুলের গোড়াতে তেলটা গিয়ে পৌঁছলো আপনি এইভাবে তেলটাকে নিয়ে এরকম এরকম করে লাগিয়ে দেবেন না ওকে এইভাবে এইভাবে লাগাবেন এইভাবে এইভাবে দিয়ে এই এইভাবে ম্যাসেজ করে করে স্কাল্পে পুরো স্কাল্পের মধ্যে লাগিয়ে দেবেন ওকে তাহলে দেখবেন এটা হচ্ছে কি এক্সটার্নাল ইউজ করে ফেললেন আর ইন্টারনাল ইউজ আমরা যারা ফুড সাপ্লিমেন্টগুলো খাচ্ছি সেইগুলো ফুড সাপ্লিমেন্ট খাবো তাতে কি হবে হেয়ার ফল হবে না হেয়ার ফল লাগানোর জন্য কি বললাম apply salon hair oil plus tea tree oil okay with hair fall shampoo অর্থাৎ অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটাকে ইউজ করতে হবে স্নানের সময় আপনি সপ্তাহে দুবার ইউজ করলেন হ্যাঁ অথবা আপনি রোজ শ্যাম্পু করছেন নো প্রবলেম বাইরে থেকে ঘুরে আসছেন শ্যাম্পু করছেন নো প্রবলেম আপনি ইউজ করতে পারেন কিন্তু স্যালন হেয়ার অয়েল আর টিটি অয়েলটা মিক্সড করে সপ্তাহের দিনে সপ্তাহে দুবার দেবেন ওকে আচ্ছা এটা হেয়ার ফলের জন্য আমি বললাম অলরেডি থার্টি ওয়ান মিনিটসের ভিডিও হয়ে গেছে আগের ভিডিওটা আমার থার্টি থ্রি মিনিটসের ছিল এটা হয়তো একটু বড় হলেও হতে পারে অর্থাৎ বড় হবে কারণ এরপরেও আরও দুটি অনেক আরও তিনখানা পয়েন্ট আছে এবার বলবো ওয়েট লস অনেকের ওয়েট লস হচ্ছে আবার অনেকের ওয়েট গেনও হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ অনেক বয়স্ক মানুষরাও আছে যাদের ওয়েট লস হয় আমাদের মতন ইয়াং জেনারেশনেরও ওয়েট লস অনেকে করছে অনেকে ওয়েট গেন করতে চাইছে তা ওয়েট লসের জন্য প্রথমে আমি বলবো ওয়েট লসের জন্য কি করা উচিত কী কী ফুড সাপ্লিমেন্ট নেওয়া উচিত অ্যান্ড দেন আমি বলবো ওয়েট গেনের জন্য কী ফুড সাপ্লিমেন্ট নেওয়া উচিত তবে যে কটা ফুড সাপ্লিমেন্ট আমি দিচ্ছি প্রত্যেকটা ফুড সাপ্লিমেন্ট ইউজ করতে হবে একটা একটা করে ইউজ করব আর আমি ভাববো কি যে না আমার তো ওয়েট লস হবে বা ওয়েট গেন হবে <laughs> এটা ভাবাটা ভুল কারণ আমি যে কটা প্রোডাক্ট বলবো সেই কটা প্রোডাক্টই আপনাকে মোদিকার ডিপি থেকে গিয়ে আপনার এমসিএ কোড দিয়ে গিয়ে কিনে আনতে হবে বা আপনি যখন অন্য কোনো আপনার অপোজিটের লোককে বলছেন তার এমসিএ কোড নেই তাকেও ভালো করে বুঝাবেন যে আমার এইগুলোই লাগবে হ্যাঁ অনেকের বলতে পারে যে টাকা বেশি হয়ে যাচ্ছে হুম অ্যালোপ্যাথিক ওষুধের তো এত টাকা লাগে না আমার তো ফুড সাপ্লিমেন্ট কিনতে কিনতে দাদা যদি ভালো একটা শরীর পেতে চান বা শরীরকে সুস্থ রাখতে চান যদি আগামী দিনে খাটতে চান তাহলে অবশ্যই বলবো এই ফুড সাপ্লিমেন্টগুলো একসাথে ইউজ করার জন্য একটা একটা করে নয় next point weight loss noni juice thirty M L twice a day empty stomach protein crest with milk instead of breakfast ব্রেকফাস্টের সাথে আপনি প্রোটিন পেস্ট উইথ মিল্ক বা উইথ কোল্ড ওয়াটার আপনি মানে সরি নর্মাল ওয়াটার খেতে পারেন okay flax oil twice a day before food garlic pearls twice a day after food green tea a day after food quinoa daily twice a week in a dinner অর্থাৎ ডিনে ডিনারের সময় আপনি কুইনোয়াটা ইউজ করবেন ডেলি টুয়াইস আ উইক ঠিক আছে সপ্তাহে রোজই সব মানে পার দুবার করে দিনে দুবার করে সপ্তাহে পুরো পুরো সারা উইকে ওয়েট গেন ওয়েট লসের জন্য এটা ওয়েট গেনের জন্য কি aloe vera juice thirty M L twice a day empty stomach all plant protein powder with milk water mixed with any food all plant protein powder with milk অথবা উইথ ওয়াটার অথবা mixed any juice with any food যে কোনো খাবারের সাথে খেতে পারেন জলের সাথে খেতে পারেন দুধের সাথে খেতে পারেন protein all plant protein powder okay multivitamin অথবা স্পিরিলুনা যে কোনো একটা আপনাকে এখানে ইউজ করতে হবে twice a day after food multivitamin point to be noted multivitamins অথবা স্পিরিলুনা দুটো একসাথে আবার খাওয়া স্টার্ট করবেন যারা ওয়েট গেন করতে চাইছেন okay detox twice a day before food hyper acidity অনেকের বুকে মানে যন্ত্রণা হয় আমাদের বাঁদিকের বুকে যন্ত্রণা হয় বা অনেকের পিঠ দিয়ে মানে প্রচণ্ড পরিমাণে পিঠের উপর পিঠ থেকে একটা ব্যথা আসতে থাকে সবসময় জানবেন গ্যাসের পেন বুকে গিয়ে ডাইরেক্ট হার্টে গিয়ে এফেক্ট করে গ্যাসে আমাদের মাথায় মানে কপালে ব্যথা হতে থাকে ঠিক আছে গ্যাস হলে গ্যাস বেরোলে অনেক দুর্গন্ধ হয় পেটের মধ্যে দুর্গন্ধ গ্যাস জমে থাকে তো হাইপার অ্যাসিডিটি এটাকে বলে অনেকের পটি হতে চায় না অনেকের গ্যাস বেরোয় প্রচণ্ড পরিমাণে তো তাদের জন্য কী কী খেতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে হবে যেমন noni juice thirty M L twice a day empty stomach detox twice a day before food পুদিনা উইথ তুলসী দুটো ট্যাব মানে দুটো ট্যাবলেট দিনে মানে একটা একটা করেই দুটো করে ট্যাবলেট ঠিক আছে twice a day empty stomach আপনাকে খালি পেটে খেতে হবে পুদিনা তুলসী যাদের দুর্গন্ধ প্রচণ্ড বেরোয় যাদের গ্যাস প্রচণ্ড হয় তারা খাওয়া দাওয়ার পরে পুদিনা তুলসীটা খাবেন না তারা খাওয়া দাওয়ার আগে খাবেন অর্থাৎ এমটি স্টমাকে খাবেন অর্থাৎ খালি পেটে খাবেন ওকে দিনে দুবার সকালবেলা একবার নিয়ে নিলেন এমটি স্টমাকে যখন ননি জুসটা নিচ্ছেন তখনই পুদিনা তুলসীটা নিয়ে নিলেন ঠিক আছে অ্যান্ড দেন আপনি রাত্রির বেলা যখন আবার খাচ্ছেন তখন খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে মানে গ্যাপটা রাখবেন এরকম ইভিনিংয়ে যে ফুডটা খেলেন টিফিনটাকে করলেন ধরুন সাতটার সময় আপনি টিফিন করলেন ইভিনিংয়ে ছটা থেকে সাতটার মধ্যে আপনি ইভিনিংয়ে করলেন আর আপনি রাত্রি দশটার সময় ডিনার করতে যাচ্ছেন তো সাত দশটা থেকে সাতটা মানে তিন ঘন্টার গ্যাপিং হলো এই দশটার আগে আপনি কিছু খাবেন না ওই টাইমটাতে কী করবেন মানে নটা সাড়ে নটার দিকে আপনি এই পুদিনা তুলসিটা খেয়ে নেবেন দেন আপনি গিয়ে ডিনারটা করবেন ওকে দেখবেন আপনি গ্যাস থেকে অনেকটা মুক্ত থাকবেন এবং আপনার দুর্গন্ধ বেরোবে না যদি গ্যাসও বেরোয় দুর্গন্ধ বেরোবে না গ্যাস থেকে আপনি মুক্ত থাকবেন এবং এটা আমি বলবো যে আপনি যারা সেবন করবেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই পাঠাবেন যে কেমন আছেন কারণ আপনাদের শরীর আমাদের কাছে গুরুত্বপূর্ণ দেন পুদিনা তুলসী ছাড়াও আপনি consume more of water and salad স্যালাডের ওপর একটু জোর দেবেন স্যালাড মানে শসা পেঁয়াজ টমেটো একটু লেবু দিয়ে দুপুরে খাওয়ার পাতে বা রাতে খাওয়ার পাতে যদি খেতে পারেন বেস্ট ওকে আর জল খাবেন যে কটা প্রোডাক্ট মানে প্রথম থেকে শুরু করে এখন অবধি বললাম প্রত্যেকটা প্রোডাক্টে আমি বারবারও আপনাদেরকে আবারও মেনশন করে দিচ্ছি মোদি কেয়ারের ফুড সাপ্লিমেন্ট খেলে জল খাবেন বেশি করে না হলে শরীর কষে যেতে পারে green tea after each meal okay তবে সন্ধ্যেবেলা গ্রিন টিটা নিলে কোনো অসুবিধা নেই quinoa daily twice weekend dinner আমি তো বলে দিয়েছি কুইনোভা খেতে হবে পাইলস পাইলসের সমস্যা মারাত্মক সমস্যা এবং এটাই লাস্ট পয়েন্ট পাইলসের সমস্যা যাদের পাইলস আছে তারা কিভাবে এটা সেবন করবে পাইলস বিভিন্ন ধরনের হয় যেমন ছোট হয় বড় পাইলস হয় অনেকের যেমন আমার নিজের আমার নিজের কথা বলি আমার নিজের পাইলস ছিল আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে তো ওই পাইলসের জন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তাররা অপারেশন করতে বলেছে হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছি কিন্তু হোমিওপ্যাথিকে ওই ধৈর্য আমার কাছে ছিল না ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ধৈর্য ছিল না তো আমি বাইরে মাঝে মাঝে ফুচকা ফুচকা খেয়ে ফেলতাম তো ফুচকা আমার খুব ফেভারিট ফুচকা আমি খেয়ে ফেলতাম তো আমার এই ওষুধের গুণটা কেটে যেত এবং তার জন্য মা বাবার কাছে অনেক বকা খেয়েছি তো তারপরে আমি আর হোমিওপ্যাথিক কন্টিনিউ করলাম না দেন আমি পাইলস যখনই আমি পটিতে বসতাম তখনই প্রচণ্ড পেন হতো ব্লাড বেরোতো আমার একটু কনস্টিবিউশনের ধাত ছিল তো পাইলস যখন আমি মোদি কেয়ার জয়েন করলাম ফ্রম হায়দ্রাবাদ দেন আমি মোদি কেয়ারে জয়েন করার সঙ্গে সঙ্গে আমার সিনিয়র আমাকে বলল যে তুমি ননি জুস ডিটক্স মাল্টিভিটামিন এগুলো কেন খাচ্ছ না এগুলো পাইলসের জন্য বেস্ট পরে আমি কলকাতায় ফেরার পরে আমাদের ক্যামা স্ট্রিটে তখন মোদিকের হেড অফিসটা ছিল এখন এপিজে হাউসে নতুন হয়েছে থার্ড ফ্লোরে তো যখন ক্যামা স্ট্রিটে ছিল তখন আমি ক্যামা স্ট্রিট প্যান্টালুন্সের ওখানে এপিজে হাউসে গিয়ে আমাদের এএসএম মিসেস কঙ্কনার ম্যাডামের ট্রেনিং নিয়েছিলাম কয়েকদিন তো ট্রেনিং নেওয়ার পরে আমি একটা জিনিস করেছিলাম সেটা কঙ্কনা ম্যাডামের মানে থেকে অ্যাডভাইস নিয়েই তার জন্য ওনাকেও আমার অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ ননি জুস থার্টি এম করে twice a day empty stomach খেয়েছিলাম ডিটক্স নিয়েছিলাম twice a day before food খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে মাল্টিভিটামিন একটা করে ট্যাব ডেলি আফটার ব্রেকফাস্ট নিয়েছিলাম আর জল খেতাম আর আমি সপ্তাহে মানে সপ্তাহে সরি আমি এখনও দুপুরবেলার খাওয়া দাওয়ার সময় বা রাতে খাওয়া দাওয়ার সময় স্যালাড আমার পাতে মাস্ট স্যালাড আমি খাই এবং সোম থেকে শুক্রবার যখন অফিসে থাকি তখনও আমি লাঞ্চের সাথে স্যালাড প্রেফার করি দেন আর কুইনোভা আমাদের পরে বেরোয় কুইনোভাটাও আমি এখন ইউজ করছি তবে আমি ননি জুস ডিটক্স মাল্টিভিটামিন খেয়ে যা উপকার পেয়েছি সেই উপকার বলে বোঝাতে পারবো মানে প্রচণ্ড উপকার পেয়েছি ঠিক আছে পাশাপাশি আরও একটা জিনিস আমি করেছি যেটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি কোনো মোদিকের টিম মেম্বারকেও বলিনি যাদের পাইলস আছে তারা ইসুদুষ্ণ গরম জল নেবেন একটা গামলায় আমি এটা নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি বলেই আপনাদের বলছি আমি এখন পাইলস থেকে পুরো মুক্ত আমি দু হাজার উনিশের অগাস্ট থেকে এই ট্রিটমেন্ট স্টার্ট করি ফুড সাপ্লিমেন্ট খাওয়া স্টার্ট করি বিশ্বাস করবেন না আমার লকডাউনের পর অর্থাৎ লকডাউনের পরেই মানে গত বছর দু হাজার কুড়ির মে মাস নাগাদ আমার পাইস পুরো মানে পুরো নির্মূল হয়ে যায় পুরো এবং আমি টেস্ট করাই অগাস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এবং টেস্ট করানোর পর ডাক্তার বলছেন যে এটা অবিশ্বাস্য আপনার আর পাইলস নেই মানে আরও একটা জিনিস আমি করেছিলাম যেটা হচ্ছে গিয়ে আমার পাইলসের জন্য যে প্রবলেমটা হতো ব্যথা হতো প্রচণ্ড তার জন্য আমি ইসদুষ্ণ গরম জল নিয়েছিলাম একটা টাবে এবং টাবেতে গরম জল নিয়ে কিছুটা স্টেরিক ক্লিন হ্যাঁ স্টেরিক ক্লিন দিয়ে আমরা কি করি ফ্লোর মুছি টাইলস মুছি স্টাডি ক্লিন আমরা গাছে দিই গাছের মাটিতে দিই রাইট স্টাডি ক্লিন স্প্রে করলে কি হয় আরশোলা পালিয়ে যায় মশা মাছি আরশোলা পোকামাকড় পালিয়ে যায় কেউ মরে না সেই স্টেডি ক্লিনের কিছু ফোঁটা আমি জলের মধ্যে দিয়েছিলাম ইসদুষ্ণ গরম জলে ওই দুই তিন ফোঁটার মতন দিয়ে ভালো করে জলটাকে করে মানে গুলিয়ে নিয়ে আমি ওই জলের মধ্যে বসি গরম ঈশদুষ্ণ গরম জলের মধ্যে কি জানি না আমার মানে পুরো পাইলস নির্মূল আমার এখন পাইলস নিয়ে কোনো প্রবলেমই হয় না কনস্টিটিউশন তো দূরের কথা পাইলস নিয়ে কোনো প্রবলেমই হয় না পাইলস আমার নেই আমি টেগোরে গিয়ে রিসেন্ট আমি পাইলস টেস্ট করাই অ্যান্ড দেন ওরা ক্যামেরা দিয়ে টেস্ট করে টেস্ট করে কোনো পাইলস পাইনি কারণ আমার পাইলস নেই পাইলসের জন্য এই কটা food supplement must must and must আপনাদের জন্য খেতেই হবে কী কী আরেকবার বলে দিচ্ছি যেহেতু আমার কাছে আমার পাইলস ছিল এবং পাইলস থেকে আমি পুরোপুরি মুক্ত তার জন্যই আমি বলবো noni juice detox multivitamin multiminerals আর সাথে হচ্ছে গিয়ে স্টেডি ক্লিন অ্যাডভান্স বা স্টেরিক্লিন লাইম যা খুশি নর্মাল স্টেরিক্লিন আপনারা ইউজ করবেন সাথে কুইনোভা স্টেরিক্লিনটা কখন দেবেন বলুন তো যখন আপনার প্রচণ্ড দাড়ি ব্যথা করছে তখন বা পেন হচ্ছে কাঁটা কাঁটা ফুটছে ভেতর থেকে ব্লাড বেরোচ্ছে ওই টাইমটাতে স্টেরিক্লিন জলের সাথে মিশিয়ে ইসুদুষ্ণ গরম জলে মিশিয়ে আপনি জলের মধ্যে বসলেন আস্তে আস্তে দেখবেন আপনার পাইলস কত তাড়াতাড়ি ডিক্রিজ করে যায় এই বলে আজকের ভিডিও এখানে শেষ করব এবং যারা এখনও আমার ভিডিওকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন এরপরে আমি স্ক্রিন ডিজিজের ওপর কিছু ভিডিও দেব এবং আমার পরবর্তী ভিডিও থাকবে মোদিকেয়ারের আরও একটা প্রোডাক্টের ওপর সেই প্রোডাক্টটা এখন কিছু বলবো না দেখাবো এবং আমি বাইরে একটা প্রবলেম ফেস করেছিলাম সেটা নিয়েও বলবো নেক্সট ভিডিওতে আর তার জন্য আপনাকে কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটাকে টিপে দেবেন যাতে করে অল নোটিফিকেশান অর্থাৎ ভিডিও করবার পর যাবতীয় নোটিফিকেশান আপনার কাছে ফার্স্ট চলে আসে এবং আপনি তাড়াতাড়ি ফার্স্ট দেখে নিতে পারেন তো এই কথা বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ